নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি একটু ভিন্ন প্রকৃতির আজকে এক রহস্যময় মন্দির সম্পর্কে বলবো তো ইন্ট্রোতে বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কারণ অনেক অনেক অজানা তথ্য আছে আপনাদের জন্য যা শেষ অবধি ধৈর্য ধরে দেখতে হবে আপনাদেরকে তো শুরু করছি আজকের ভিডিও এই রহস্যময় মন্দিরটির নাম কেদারেশ্বর গুহা মন্দির যা এখন অবস্থান করছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলাতে হরিশ্চন্দ্রগড় দুর্গের মধ্যে এই হরিশ্চন্দ্রগড় দুর্গের কথা মৎস্যপুরাণ স্কন্দপুরাণেও উল্লেখ পাওয়া যায় বলা হচ্ছে আজ থেকে প্রায় ন লক্ষ বছর আগে ইক্ষাকু বংশের এক দানবীর রাজা ছিলেন এই হরিশ্চন্দ্র যাকে রামের পূর্বপুরুষও বলা হচ্ছে তাহলে তাকে দানবীর কেন বলা হয় সেই কাহিনীতে আসছে একটু পরে তো রাজা হরিশ্চন্দ্র তার দুর্গের মধ্যে অনেকগুলো পাথর কেটে কেটে ছোট ছোট গুহা নির্মাণ করেছিলেন তাদের মধ্যে এখনও আছে বৈষ্ণব গুহা বৌদ্ধ গুহা জৈন গুহা এবং সবচেয়ে রহস্যময় যে গুহা মন্দিরটি আছে সেটি হলো কেদারেশ্বর গুহা আর কেদারেশ্বর গুহা মন্দিরটি অবস্থিত হরিশ্চন্দ্রেশ্বর মন্দিরের ঠিক ডান দিকে এই মন্দিরটিকে এই কারণে রহস্যের বলা হচ্ছে যে কেদারেশ্বর গুহা মন্দিরের ভেতরে সারা বছর কনকনে ঠান্ডা জল বিরাজ করে এই গুহার ভেতরে এত ঠান্ডা জল আসে কোথা থেকে তা এখনো বলতে পারেনি কেউ আর এই ঠান্ডা জলের মধ্যেই অবস্থিত পাঁচ ফুটের এক বিশাল শিবলিঙ্গ আর এই মহাদেবের মূর্তির ওপরে রয়েছে বিশাল একটি শিলা যার চার কোণে চারটি স্তম্ভ রয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে গুহাটি সম্পূর্ণ ভর করে আছে একটি স্তম্ভেরই ওপরে আর বাকি তিনটি স্তম্ভ নিচের দিক করে ভাঙা সাধারণত নিচের দিকে যদি কোনো বস্তু ভেঙে যায় তা ওপরে জোড়া থাকে কি করে সেও ভেঙে যাওয়ার কথা কিন্তু এখানে তা ভাঙেনি এখানকার স্থানীয়দের মত অনুযায়ী এই চারটি স্তম্ভ চারটি যুগের ধর্মের প্রতীক সত্য ত্রেতা দাপর কলি এখানে যে স্তম্ভটি অক্ষত অবস্থায় রয়েছে সেটি হলো সত্য যুগের ধর্মের স্তম্ভ যার গায়ে কোনো কালিমা ছিল না যেই যুগে কোনো পাপ ছিল না তাই তিনি অক্ষত তার ঠিক অপর প্রান্তে যে স্তম্ভটিকে দেখা যাচ্ছে সেটি হলো ত্রেতা যুগের ধর্মের স্তম্ভ যার পঁচাত্তর শতাংশ ছিল পুণ্য এবং পঁচিশ শতাংশ ছিল পাপ আর এই সত্যযুগের স্তম্ভের ঠিক বিপরীতে যে স্তম্ভটি এখনো দাঁড়িয়েছে সেটি হলো দাপর যুগের স্তম্ভ যার পঞ্চাশ শতাংশ ভগ্ন আর পঞ্চাশ শতাংশ ভালো তাহলে মনে করা যায় দাপর যুগে পঞ্চাশ শতাংশ পাপ ছিল আর পঞ্চাশ শতাংশ পূর্ণ ছিল আর সব শেষে যে স্তম্ভটিকে দেখা যাচ্ছে না একেবারে বিলীনের পথে সেটি হলো কলিযুগের ধর্ম তো এই কথা যদি বিশ্বাস করা যায় তাহলে এই বিলীন স্তম্ভটি হচ্ছে কলিযুগের স্তম্ভ যে যুগে কোনো ধর্ম বলে থাকবে না সকল মানুষ অধর্মে বিলীন হয়ে যাবে আরো রহস্য হচ্ছে এই স্তম্ভগুলোকে কেউ ভেঙে ফেলেনি যুগের অন্তে একা একাই এইভাবে আকৃতি ধারণ করেছে বলা হচ্ছে কলিযুগের শেষ সময়ে এই চারটি স্তম্ভ পুরোপুরিভাবে ভেঙে যাবে শুরু হবে নতুন একটি যুগ তো এই বিষয়টা আপনাদের রহস্য মনে হচ্ছে না তো চতুর্দশ শতকের বিখ্যাত পাণ্ডুলিপির তত্ত্বসার অনুসারে মহারিষি চাংদেব এই দুর্গে এসে মহাদেবের সামনে অনেক বছর ধ্যান করেছিলেন তো এবার চলে যাচ্ছে পেছনের প্রশ্ন যে রাজা হরিশ্চন্দ্রকে দানবীর কেন বলা হচ্ছিল হ্যাঁ এর উত্তর রয়েছে রামায়ণের আদিকাণ্ড পর্ব পাঁচে সেখানে বলা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র যেখানে বসবাস করতেন তার পাশেই অবস্থান করতেন বিশ্বামিত্র মুনি তো বিশ্বামিত্র মুনির বাগান থেকে প্রত্যেক দিন ফল ফুল চুরি করে নিয়ে পালাতেন দেবলোকের অনেক দেবকন্যারা আর তার তপস্যার বলে দেখতে পেয়ে যান বিশ্বামিত্র মুনি এবং তার বনের সমগ্র অংশ জুড়ে মায়াজালের বিস্তার করেন পরের দিন সকালবেলা রাজা হরিশ্চন্দ্র সেই পথ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পায় এবং তিনি গিয়ে দেখেন সকল দেবকন্যারা জড়িয়ে পড়ে আছে মায়াজালে রাজা হরিশ্চন্দ্র তাদেরকে মুক্ত করে দেয় আর এতেই ক্রুদ্ধ হয় বিশ্বামিত্র মুনি সে ক্রুদ্ধ হয়ে রাজার সব রাজ্য সম্পদ সবকিছু কেড়ে নেয় এবং তাকে এক কাপড়ে রাজ্য ত্যাগ করে চলে যাওয়ার কথা বলে রাজা এতটাই দানবীর বা উদার ছিল তিনি ঋষির কথায় তথাস্তু বলে তার স্ত্রী পুত্রকে নিয়ে কাশিধামে চলে আসেন কাশিধামে কিছুদিন থাকার পরে সেখানেও বিশ্বামিত্র মুনি আবার উপস্থিত হয় এবং বলে তুমি তোমার রাজ্য সম্পদ সব তো ত্যাগ করলে কিন্তু গুরু দক্ষিণা তো দিলে না তো গুরু দক্ষিণা স্বরূপ রাজার কাছে পয়সা না থাকার জন্য সে তার স্ত্রী এবং পুত্রকে ঝিয়ের দামে বিক্রি করে দেয় এবং নিজে এক শ্মশানে ডোমের কাজ করতে শুরু করে বিগত কিছুদিন চলে যাওয়ার পরে রাজার পুত্রের মৃত্যু হয় সর্পদংশনে এবং রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী তাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসে সেখানে দেখতে পায় তার পুত্রের মৃত্যু ঘটেছে রাজা ভেঙে পড়ে কান্নায় তখন তার স্ত্রীর সাথে তার মিলন ঘটে এবং উভয়ই কান্নায় ভেঙে পড়ে দুজনেই তার ছেলের সাথে সহমরণে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেই সময় মহাদেব এবং পার্বতী তাদেরকে দর্শন দেয় এবং বলে সত্যি ধন্য তুমি রাজা তোমার দানের কথা যুগের অন্ত অবধি মানুষ মনে রাখবে এবং সমগ্র রাজ্য তোমার নামে পরিচিতি লাভ করবে তাই হরিশ্চন্দ্রগড় হরিশ্চন্দ্রগড়ের দুর্গ এগুলো রাজার নামেই পরিচিতি লাভ করেছে এবং রাজাকে মহাদেব এবং পার্বতী তার ছেলের প্রাণ সাথে তার রাজ্য সম্পদ সবকিছু ফিরিয়ে দেয় এবং বলে এতদিন আমি বিশ্বামিত্র মুনিরূপে তোমার পরীক্ষা নিচ্ছিলাম এরপর রাজা তার রাজত্বে ফিরে যায় এবং তিনি তপভূমি রচনা করার জন্য পাহাড় কেটে কেটে ছোট ছোট অনেক গুহা রচনা করেন আর তাদের মধ্যে বৌদ্ধ গুহা জৈন গুহা এবং এই কেদারেশ্বর গুহারও রচনা করেছিলেন যা এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে এই মন্দিরের পূর্ব দিকে একটি পুকুর রয়েছে যাকে সপ্ততীর্থ বলা হয় বিশ্বাস করা হয় এই পুকুরের জলে যদি স্নান করা যায় অসুস্থ ব্যক্তি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে তো এই ছিল কেদারেশ্বর গুহাকে নিয়ে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতন টাটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ